এই জাতিগোষ্ঠী জাতিগোষ্ঠী তাদের আত্মা পরিচয় শিশুকে ধর্ষণ করে আমরা আশা করব আমরা দাবি জানাই এসব আসল সরকার আদিবাসী দিবস থেকে যোগ দাবি জানাচ্ছি বর্তমান আদিবাসীদের পত্রে সুস্পষ্ট লেখা আছে কিন্তু এই অধিকার আলোচনা সভায় সভাপতি রোগে এবারে আহ্বান জানাবো ত্রিপুরা আজকে আদিবাসী দিবস আদিবাসী শিক্ষিতদেরকে আত্মপরিচয় শিক্ষিতদের